বরং সাফল্য আর যে বেজে সত্যের সন্ধ্যা দুর্লভ সংগ্রাম আর সৌভাগ্যের অধিকারী সেই শহীদের নিকট ছবি দেখো লামিমা চিহ্ন মহান ত্যাগের পথে সে আজ উন্নত রহমান ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার শাখা কর্তৃক আয়োজিত শহীদ আব্দুল মালিকের জীবনের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং আমার আমার সালাম আজ আমি এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি ইসলামী শিক্ষা ব্যবস্থা আন্দোলনের রাখবার যিনি ইসলামী শিক্ষা ব্যবস্থাকে দেখিয়েছেন নতুন তিনি হলেন শহীদ আব্দুল মালিক তিনি বাংলাদেশের প্রেক্ষাপটের প্রথম যুক্তি সহ উপস্থাপন করেন দ্য ইসলামাইজেশন অফ নলেজ ইসলামী সমাজ ব্যবস্থার কায়েমের জন্য তার দরকার ইসলামের আদর্শিক চেতনা সম্পন্ন যুগ নেতৃত্ব আর এই সব যুগ নেতৃত্ব তৈরির জন্য ইসলাম শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প এই ইসলাম শিক্ষা ব্যবস্থার গুরুত্ব বুঝতে পেরে শহীদ আব্দুল মালিক ভাই উনিশশো উনসত্তর সালের দুইশরা আগস্ট নিপার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একটি ভাষণ দেন শহীদ আব্দুল মালুসি ভাইয়ের ভাষণের মূল প্রতিপাদ্য ছিল শিক্ষা নীতির আইডিওলজিক্যাল বেসিস তিনি বলেন Pakistan must be um an ideological unity not an ideological vacuum, which can impart a common set of cultural values based on the precepts of Islam তিনি তার বক্তব্যে আরও তুলে ধরেন সেকুলার এবং লিবারেল শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা সেকুলার এবং লিবারেল শিক্ষা ব্যবস্থা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যা ধর্মের বিধান দ্বারা নিয়ন্ত্রিত না বা ধর্ম নিরপেক্ষ বাস্তবাদী শিক্ষা শহীদ আব্দুল মালিক ভাইয়ের এই ভাষণের কারণে ইসলামী বিদ্বেষের বিদ্বেষী সেকুলার পন্থীদের হামলায় মারাত্মকভাবে পনেরোই আগস্ট শাহাদত বরণ করেন শহীদ আব্দুল মালিক ভাই তার বক্তব্যে বোঝাতে চেয়েছিলেন বর্তমান পৃথিবীতে বড় বড় অশান্তির মূল কারণ হল শিক্ষিত নেতৃত্ব যাদের শিক্ষায় আল্লাহর বিরুদ্ধে নেয় জবাব দিতে নেই স্রেফ রয়েছে দুনিয়ার সর্বসত্যতা ফলে শিক্ষিত মানুষগুলোর মধ্যে তার মানবীয় গুণাবলীর বিপরীতে দানবীয় চরিত্র সৃষ্টি হয়েছে তাদের যোগ্যতা এবং দক্ষতা কোনো ঘাটতি না থাকলেও সদাবেহ নৈতিকতার দিক থেকে তাদের অবস্থান অনেকটাই শূন্যের ফুটায় এই মানুষগুলো দুনিয়াতে ভদ্রবেশের সকল প্রকার শৈতানি অপকর্ম চালিয়ে যাচ্ছে একটি দেশকে উন্নত এবং সমৃদ্ধ সন্ন্যাসীকরা আরোহণ করতে হলে কোরআন এবং সুন্নার ভিত্তিতে একক পূর্ণাঙ্গ ইসলামের শিক্ষা ব্যবস্থা চালু কোনো বিকল্প নেই তাই নিজের জীবনের ভীষণ এবং মিশন হিসেবে আল্লাহর দেওয়া দিনকে গ্রহণ করে ইসলামী আন্দোলনের সামিল হওয়া হওয়া আমাদের কর্তব্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসলে